তার ভেতর চেনা পাখি চেনা হলো সে উইরা গেল বইলা গেল আমায় কাঁদিয়ে আমি ময়রা গেলে আসবে কি রে একবার দেখিতে আমি মরার পর শুধুই ভালোবাসমই যে তোরে আমি মইরা গেলে আসবি কি রে একবার দেখিতে আমি মরার পর শুধুই ভালোবাসুই বিকালে ওই আকাশের প্রাণে তাকিয়ে আমি ভাবছি হারানো দিনগুলো আবার ফিরে পাব কি রেখে গেলি আমাকে যেমন আমি আছি আজ তেমন যদি মন কাঁদে এসে দেখে যা আমি আমি ভাবছি হারানো দিনগুলো আবার ফিরে পাব কি দেখে গেলি আমাকে যেমন আমি আছি আজ তেমন যদি মনটা দেশে দে আমি বইরা গেলে আসবি কি রে